সম্পদ যার হিসাব বেশি সম্পদ যার কম হিসাব তার এই জন্য আমার আল্লাহ শিখিয়েছেন ওয়েল যেমন নিন্দাকারীর জন্য তেমনি ওয়েল হলো সমস্ত মানুষের জন্য যারা নেয় বেশি দেয় যখন মাপে নিজে নেয় বেশি মানুষের দেয় রাস্তায় দেয় কম নিজে খায়া ফেলায় বেশি এদের জন্য আয়েল দুজক সরকার থেকে নিয়েছে এই এই মাপে সিমেন্ট দিবে পিস দিবে পাথর দিবে কিন্তু অর্ধেকও দেয় না দুই দিন পরে রাস্তা শেষ ঠিক না বেটে কথা বলেন না কেন আমার দেশে যত সম্পদ আল্লাহ দিয়েছেন শুধু টাকা যদি রাস্তায় বিছিয়ে দেয়া হতো সারা বাংলাদেশকে ঢেকে ফেলা যেত হ্যাঁ সম্পদের হিসাব দিতে হবে আমরা যারা নামাজি মসজিদে গেলেই পৃথিবীর সবচেয়ে সুখ আমরা পাই ঠিক কিনা আর সবচেয়ে সুখ হলো তাহাজ্যতের একটু যদি কানতে পারেন এর চেয়ে কোটি গুণ সুখ পৃথিবীর কোথাও নাই ওই নামাজের শেষদা যারা সুখ পেয়েছে পৃথিবীর কোনো কিছু তাকে সুখ দিতে পারবে এই জন্য আমার আল্লাহ জাল্লা চতুর্থ বলছেন ওয়াইলুল্লিল মুকাজিবিন মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দুজক ওয়াইলুল্লিল্লাদিন ইয়াকতুমুনাল কিতাব পঞ্চম নম্বর যারা আল্লাহর কিতাবকে গোপন করে তাদের জন্য হক কথা বলে না সত্য কথা বলে না নিজের চাকরি যাওয়ার ভয়ে সুদের কথাও বলে না নিজের চাকরি যাওয়ার ভয়ে মদের কথাও বলে না কারণ মসজিদের বহু মোতাল্লি মদ খায় ঠিক কিনা বহু মোতাল্লি আছে সুদের ব্যবসা করে বহু মোতাল্লি আছে মানুষের জমির আইল ঠেলে খায় আবার বহু নেতাও আছে এই কাজ করে নেতা সাহেব আপনি মারা গেলে ওই জমি সব আল্লাহ আপনার ঘাড়ে তুলে দিবেন এক বিঘত যদি কারো জমি চুরি করো সাত তবক জমি তোমার ঘাড়ে আল্লাহ তুলে দিবেন ঠিক কিনা এজন্য আমরা মানুষের হক রক্ষা করব নিজের ভাই বোনের জমি মেরে ফেলে এরকম লোক আছে না নাই অনেক পিতা আছে বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম তোমার সম্পদ তোমার ভাইদেরকে দিয়ে দিলাম খবরদার এরকম কাজ যেন কোনো বাবা না করে মেয়েদের সম্পদ দিয়েছেন কে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে আর যদি জীবদ্দশায় বন্টন করে ছেলেও সমান মেয়েও কথা বুঝেন তো যদি জীবিত অবস্থায় মা বাপ ভাগ করে যেমন সন্তান হলো পাঁচটা কয়টা তিনটা মেয়ে দুইটা ছেলে পাঁচটা বাড়ি আছে সমানভাবে পাঁচ সন্তানকে দিবে তখন আর ছেলে দিবেন না ছেলেও সমান মেয়েও বোখারে হাদিস নহমান এবনে বশির কি নাম বললাম নহমান এবনে বশির রাজি আল্লাহু আনহু তিনার কয়েকজন বিবি ছিলেন এক বিবি নোমান এবনে বশির রাজি আনুকে বললেন যে আমার ছেলের জন্য একটা চাকরানি দাঁড় একটা গোলাম দাও তিনার বিবি রাসুলকে গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী আমার জন্য আমার মেয়ের জন্য একটা গোলাম দিয়েছে আমি আপনাকে সাক্ষী রাখছি রাসুল ডাকলেন ডেকে বললেন নোমান তুমি কি তোমার সব বাচ্চাদেরকে এরকম গোলাম দিয়েছো কয় না আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না দিলে সবাইকে সমানভাবে দিবা আর না দিলে কাউকে দেয়া যাবে না এই হাদিস থেকে প্রমাণিত হয় যদি আপনার পিতা মাতা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে ছেলেও সমান মেয়েও আর যদি মারা যায় মারা গেলে ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ আর ইসলাম বিরোধীরা কয় ইসলাম মেয়েরে ঠকাইছে আটশো আচ্ছা, ওই গাদা জানে না ইসলাম কত দিছে বাপের সম্পত্তিতে মেয়ে পালো এক ভাগ স্বামীর সম্পত্তিতে পেলো তিন ভাগ ঠিক তবে ঠিক মেয়ের কোনো খরচ সব খরচের দায়িত্ব কার ছেলের মেয়ে যে বেড়াতে আসে খরচ কার ছেলের খরচ এই জন্য ছেলে তো আর কোথাও থেকে পাওয়ার কোনো জায়গা নাই এই জন্য আল্লাহ ছেলেকে বেশি দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন মাল সম্পদ আছে যেখানে বিপদ বেশি সেখানে বাংলাদেশে আজকে সম্পদ বেশি কিন্তু মানুষের চরিত্র নাই বাপ ছেলেকে জবাই করে আবার মেয়ে বাপ মা দুইজনের গলায় ছুরি চালায় বাপ ছেলের পুরুষঙ্গ কেটে রাস্তায় ঝুলিয়ে রাখে রাসুল সাল্লাম বলছেন অচিরেই দেখবা ছেলের হাতে যদি বাপ খুন হয় বাপের হাতে ছেলে খুন হয় বুঝবা কেয়ামতের আর কোনো বাকি নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরে বলে না আমি